মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে ওই তো সবই পাওয়া রে ওই তো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতি আরে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার প্রেমে স্বর্গ প্রেমে নরম প্রেমে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মারা প্রেম কইর না দেহের শোনে আত্মা শোনে ছাড়া রে আত্মা শোনে ছাড়া মনে প্রেমের বাতি জ্বলে বাত্তির নিচে অন্ধ বাজারে হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার